আমরা আমাদের আবিষ্কার আছে যে একে অপরের অধিকারটাকে যাতে না পরিষ্কারের জন্য এই প্রত্যাশা নিয়ে আমি শেষ করতে ধন্যবাদ আমরা সবাই যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবো সেই সোনার আশা আকাশ কিছু বলার জন্য অনুরোধ করব এবার আনন্দ কিছু বলার জন্য হবে না নির্বাচন সবাই কেন হলো এই কথার প্রেক্ষাপটে দুটি কথা না বললেই না প্রথম